হকসে ফরসা কিংবা কালো গায়ের রং একেবারে সে মা বাবার কাছে তাদের সকল সন্তানে ভালো তোমাদের সন্তান তারা আগামী দিনের ভবিষ্যৎ ঠিক কিনা আগামী দিনে তারা এদেশের এক একজন আদর্শ কর্মকর্ম সুযোগ্য নাগরিক তারা প্রতিটি ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়ে এ দেশকে অগ্রগতির অগ্রগতির দিকে নিয়ে যাবে একটি জাতি সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে আপনার আমার ছেলে সন্তান ঠিক কিনা বলেন তারাই দিনের দায় হবে তারা এই সুন্দর এই সমাজকে গঠন করবে এবং এই ছেলে সন্তানরা আমাদের বাবাদের পরিচয় দেবে তাদের মাধ্যমে পৃথিবীতে আসল পরিচয় ফুটে উঠবে আল্লাহ আমি এই আয়াতে এরশাদ করছেন হজরত ইব্রাহিমের এই সন্তান ছেলে সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা আল্লাহ আয়াত ওই দোয়াটি নাজিল করে শিক্ষা দিচ্ছেন তোমরা বেশি বেশি নিজের সন্তানের জন্য দোয়া করো আওয়াজ দিয়ে বলুন বাবা মা সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা সন্তানরা যখন হাসে বাবা মারও কি হাসে সন্তানের যখন কান্না হয় দুঃখ হয় তখন মা বাবার চেহারাটা কলিন হয়ে যায় অন্ধকার নেমে আসে ঠিক না বলে এই জন্য এক কবি বলে হক সে কিংবা কালো গায়ের রং এসে মা বাবার কাছে তাদের সকল সন্তানে ভালো মা বাবার কাছে ছেলে বর্ণের কোনো হিসাব নাই লম্বা পেটের কোনো হিসাব নাই যার ছেলের হাত নাই পাও নেই ওই ছেলেটি হাত পা না থাকতে পারে তার মা বাবার জন্য পরিচার ধর্ম ঠিক কিনা হবে বাইরে অনুরূপ ভাবে কবি বলেন তুমি যে আমার সোনার মানি তুমি যে আমার সোনার মানি নানি ছেদা তোমার পাশে তুচ্ছ ছবি তুচ্ছ আল্লাহ যেই বান্দাকে ছেলে সন্তান দান করেছেন ওই বাবা মা বাবা মনে করে আল্লাহ আমিন তার হাতে পৃথিবী দান করেছে কেউ যদি আপনাকে বলে সারা পৃথিবী দেব আপনার সন্তান আমাকে দিয়ে দেন যে হবে আপনার সন্তান পৃথিবীতে ছিল আমি কারণ হতে পারে আপনার সন্তান সে পৃথিবীর প্রেসিডেন্ট সোলার পাওয়ার প্রেসিডেন্ট হতে পারে আপনার সন্তান সমাজপতি হতে পারে আপনার সন্তান বিশ্ব যারা একজন বিখ্যাত হতে পারে একজন একজন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে এই যুগের তাদের দেন আমাদের সন্তানকে সারা অধিনায়ক বানায় দেন আমাদের সন্তানদেরকে মুসা বিন বানায় দেন তার বানায় দেন যাদের হাতে পৃথিবী আমরা নতুন করে এই পৃথিবীর মানচিত্র পাবে আবার পৃথিবীর শান্তি আবার প্রতিষ্ঠা হবে আমার বন্ধুরা আমার আল্লাহ আমি আলামিন ইব্রাহিম সন্তানের জন্য দোয়া করলেন কার কাছে হঠাৎ ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন সন্তান দেওয়ার মালিক কে কোন সন্তান আছে ভাই আমার হজরত ইব্রাহিম ছিয়াশি বছর হয়ে গেল সন্তান হল না হজরত ইব্রাহিমের স্ত্রী ছিলেন মা সাহারা মা সাহারা ছিয়াশি বছর বয়সে সন্তান না হয়ে দেখতে পেরে মা মা জন্য করলেন আল্লাহর বন্ধু খলিলুল্লাহ জন্য দুঃখ মনে করে মা সাহারা নিজেকে বন্দা মনে করে হজরত ইব্রাহিমের উত্তর সরেছেন সন্তান বংশের জন্য মা হাজারা কিন্তু ইব্রাহিমের সাথে বিবাহের ব্যবস্থা করে দেন হজরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেন রব্বি বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন আপনার ক্ষমতা আছে সন্তানের মালিক আপনি আপনি আমাকে একজন সব সন্তান দান করুন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে হযরত ইব্রাহিমকে সুসংবাদ শোনায় দিলেন ইব্রাহিম শোনে রেখো আমি তোমাকে একজন দরদশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম অনুরোধ পাবেন হাজরতে জাকারিয়া আল্লাহর বৃদ্ধ হয়ে সন্তান হলো আল্লাহর কাছে দোয়া করেন নিকট থেকে আমাকে পবিত্র সন্তান দান আল্লাহ সাথে সাথে করে আল্লাহ জাকারিয়া জাকারিয়া আমি তো তোমাকে সুসংবাদ দিচ্ছি শুধু সন্তান দেন নাই সন্তানের নাম সহ বহি পাঠিয়ে দিয়েছেন আমার আল্লাহ আছে নাই তোমাদের লকডাউন শেষ হয়ে সাতডাউন চলছে তোমাদের অর্থের সমস্যা পারিবারিক সমস্যা সমস্যা চাকরির সমস্যা আল্লাহর প্রেমী আল্লাহর নৈকট্য বান্দাদের তেরোটা গুণের কথা বর্ণনা করেছেন তার মধ্যে একটা গুণ আল্লাহ বর্ণনা করেন ওয়াল্লাযিনা ইয়াকুলুনা আল্লাহর নৈকট্যবান বান্দা হলো তারা যারা আল্লাহর কাছে হাত উঠায়া দোয়া করে রব্বানা হে আমার প্রভু হাবালানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন وجعلنا للمتقين إماما হে প্রভু আপনি আমার ছেলে আমার ছেলে সন্তানকে আমার স্ত্রীকে আমার চোখের শীতলতার কারণ বানিয়ে দেন তাদের দিকে তাকালে যেন আমার চক্ষু জোড়ায় যায় আমি আমার পরিবার সকলকে মানুষের জন্য আদর্শ বানায় দেন আদর্শ মানুষ বানায় দেন আওয়াজ বলুন আমার আমার হজরতে আরেকটা দোয়া আল্লাহ কবুল হয়েছে সন্তানের জন্য দোয়াটা এইভাবে করেছেন রব্বিলা وأنت خير الوارثين يا الله فالوالدغار يا الله لا تذرني فردا আমাকে সন্তান ছাড়া একা আমাকে পৃথিবীতে ছেড়ে দিয়েন না আমাকে পৃথিবীতে আমাকে একা রেখে দিয়েন না ফারদান ওয়ান্তা খায়রুল ওয়ারিসিন আপনি আমাকে একা না রেখে আপনি আমাকে উত্তম মহাদেশ করবেন আপনি এমন ছেলে সন্তান দান করবেন যিনি আমার যোগ্য হয়ে যিনি পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব করতে পারবে এমন সন্তান আপনি দান করবেন বলুন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু জাকারিয়া আলাইহিস সালাম এই বৃদ্ধ হয়েছে এত ফুটফুটে নবী বলা সন্তান যদি কারো হয়ে জন্ম নেয় ওই সন্তান মা বাবার জন্য হতে পারে কত স্নেহের হতে পারে কত মায়ার হতে পারে আল্লাহ আমি ইব্রাহিমের দোয়া কবুল ছিয়াশি বছর বয়সে আমি হজরত করলাম যখন হজরত ইসমাইল বছর হলো যখন বাবার সাথে হাঁটতে পারে বাবার হাত ধরে বাবারা যেতে পারে বাবার হাত ধরে রাস্তায় হাঁটতে পারে বাবার সাথে সুন্দর সুন্দর মিষ্টি কথা বলে খেলতে পারে এমন বয়স যখন হলো পালাম্মা বালাগা মাহুস সামায়া পালাম্মা বালাগা মাহুস সামায়া অতঃপর সেই যখন পিতার সাথে চলাফেরা করার সময় বয়সে উপনীত হলো قال يا بني إني أرى في المنام আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন তোমার সবচেয়ে প্রিয় বস্তু তোমার কলিজার দম তোমার কলিজার দম আদরের স্নেহের সন্তান হযরত ইসমাইলকে এবার আমার রাস্তায় তুমি গলার মধ্যে ছুরি গলার মধ্যে ছুরি চালিয়ে কোরবানি দিয়ে দাও